সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে আমরা এর আগে যদি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্লাসের ভিতরে আমরা অনেকগুলো টুলস নিয়ে আলোচনা করছি কিন্তু আজকে আমরা স্পেশালি একটা টুলস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফ্ল্যাক নামের একটা ইনস্টাগ্রাম টুলস আছে যেটার মাধ্যমে খুব সহজেই আপনারা সব থেকে বেটারভাবে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন এবং সেটা খুবই সহজ সহজে ওকে আমার ক্লাসটা ওইগুলো এক ঘন্টার উপরে দেখতে অনেকজনের প্রবলেম হয় সেই জন্য আমি শর্টকাটভাবে আমি আলাদাভাবে টিউটোরিয়াল তৈরি করতেছি তো যারা শর্টকাটে অনেক কিছু শিখতে চান তাদের জন্য এটা খুবই হেল্পফুল হচ্ছে আর যারা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো দেখেন আমি যখন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে সার্চ করছি এখানে মোটামুটি আমাদের সতেরো হাজার পাঁচশো তেরোটা সার্ভিস কিন্তু ফাইবার মার্কেট প্লেসে অ্যাভেলেবল আছে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন অনেকেই আছে যারা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ বা ইনস্টাগ্রাম মার্কেটিং বা Instagram promotion Instagram account management এরকম আদার্স অনেক কাজ থাকে যেমন ইনস্টাগ্রাম ফলোয়ার গ্রো করা এরকম অনেক কাজ থাকে যারা কিন্তু এই কাজগুলো ম্যানুয়ালি এবং বট সিস্টেম করে অনেকভাবেই করে অনেকজনে ঠিক আছে তো আমরা যদি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এটা আমরা সহজ মেথডে করতে পারবো আমরা যদি একটু দেখি এখানে অনলাইনে কতজন আছে এখানে দেখেন অনলাইনে এক হাজার জন মানুষ কিন্তু ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের রিসার্চ নিয়ে কাজ করতেছে তো এরকম আপনি চাইলে এই সার্ভিসটা দিতে পারেন ফাইবার মার্কেট প্লেসে এখানে দেখেন এই লোকটা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে মোটামুটি অনেকগুলো কাজ করছে আর দুই হাজার মানে প্রায় তিন হাজারটা মানে দুই হাজার নয়শো একষট্টিটা কিন্তু অর্ডার কমপ্লিট করছে আরও আরও বেশি করছে ঠিক আছে আরও বেশি করছে সব বাইরেই রিভিউ দেয় না একশোটা বাইরের ভিতরে এরপর ষাটটা বাইরের রিভিউ দেয় আর বাকিগুলো দেয় না তো এবার দেখেন তিনি কি করতেছে I will research hashtag grow your Instagram organically তিনি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করে দেবে এবং সেটা তার অ্যাকাউন্টে মানে পোস্ট করবে আর কি বিনিময়ে তিনি বিশ ডলার নিচ্ছে এবং ওইটা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ কি কাজে লাগে আমি যদি সহজ কথায় বলি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ কাজে লাগা হচ্ছে ধরেন আমাদের ফেসবুকে যেমন গ্রুপ আছে আপনি ফেসবুকে গ্রুপে পোস্ট করবেন সবার কাছে ছড়িয়ে পড়বে তেমনি ইনস্টাগ্রামে যারা হ্যাশট্যাগুলো ফলো করে রাখবে আপনি যে হ্যাশট্যাগুলো দিবেন সেটা পপুলার হ্যাশট্যাগ হইলে তো ওর ওই হ্যাশট্যাগকে যারা ফলো করে রাখছে তাদের কাছে কিন্তু পোস্টটা শো করবে বা সামনে চলে যাবে তাহলে বুঝতেছেন এখানে ইনস্টাগ্রামটা হ্যাশট্যাগের কতটা পাওয়ার হতে পারে তো এই হচ্ছে কাহিনী তো এখানে দেখেন প্রায় ষোলোটা অর্ডার রানিং আছে এখন তিনি শুধু ইনস্টাগ্রাম হ্যাশট্যাগে রিসার্চ নিয়ে কাজ করতেছে কিনা আরও একটু দেখি যদি আমরা প্রোফাইলটা দেখি দেখেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম এই ইনস্টাগ্রামের লোকাল সার্ভিসগুলোই দিতেছে কিন্তু তার পপুলার সার্ভিস হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ সব থেকে বেশি কাজ করছে তার মানে এই কাজটা খুবই খুবই ডিমান্ডেবল তো আমরা যদি এই কাজটা করি সেটা কী দিয়ে করতে পারি আমি আগে বলছি ইনফ্ল্যাক নামের একটা এক্সট্রেকশন আছে মানে টুলস আছে আর কি এটার মাধ্যমে আমরা খুব সহজেই এই কাজগুলো করতে পারবো তার আগে আপনারা চাইলে এটা এভাবে সার্চ করতে পারেন হ্যাশট্যাগ রিসার্চ বা হ্যাশট্যাগ জেনারেটার এটা লিখলে সার্চ করলেই এটা আপনারা প্রথমে পাবেন দেখেন ইনফ্লাক ডট কম ঠিক আছে আমরা যদি ওয়েবসাইটের ভিতরে যাই আমি কিছু ডিটেলসে আপনাদেরকে বলবো ওকে আমি ডিটেলসে বলি তো এটা হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের সবথেকে ভালো টুলস এবং বেস্ট একটা টুলস তো আমরা যদি এখানে দেখেন কয়ভাবে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করা যায় একটা হচ্ছে আপনি যদি শব্দগুলো বা ওয়ার্ডগুলো বা কিওয়ার্ডগুলো লেখেন সেটার উপর ভিত্তি করে করতে পারবেন এবং ধরেন আপনি চাচ্ছেন যে ইমেজ থেকে আপনি হ্যাশট্যাগুলো বের করে দিবেন তাও করতে পারবেন ধরেন আমার একটা ফটো আমি নেই ধরেন এখানে আমার এই ফটোটা নেই ওকে এটা আমি সেভ করি ওকে ধরেন ওকে একটু সমস্যা হচ্ছে দাঁড়ান আমি এটা ডাউনলোড হয় না এখানে ইনস্টাগ্রাম থেকে আমি একটা শর্টকাট পদ্ধতি নেই ধরেন স্ক্রিনশট নেই ওকে তো আমি এটা স্ক্রিনশট নেই তাহলে সহজেই হয়ে যাবে ওকে আর এটা আমার দরকার নেই আপাতত ক্যান্সেল করে দিলাম ওকে এবার দেখেন আমি যখন ইমেজ থেকে আমি চাচ্ছি যে আমি একটা ইমেজ দিছি আমাদের ক্লায়েন্টে কিন্তু আমি ওই ইমেজ সম্পর্কে খুবই একটা আইডিয়া না এটা কি ধরনের হ্যাশট্যাগ হবে সেটা আমি একজাক্টলি জানি না তাহলে আপনাকে যেটা করতে হবে ইমেজের এখানে আসবেন এখান থেকে আমরা ফটোতে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের ইমেজটা সেট করে দেব দিয়ে জেনারেটে ক্লিক করব দেখি আমাদের হ্যাশট্যাগুলো কীরকম হ্যাশট্যাগ হয়ে থাকে সেটা আমি এখান থেকে বের করতে পারবো দেখি তো মানে টোটাল 30 সেকেন্ড নিচে আর কি তো তারা নিজেরাই একটা হ্যাশট্যাগ বের করে দিবে অনেকগুলো হ্যাশট্যাগ বের করে দেবে দেখেন আমার রিলেটেড হ্যাশট্যাগ এবং এই হ্যাশট্যাগের আন্ডারে কতগুলো মানুষ আছে সেটা কিন্তু এখানে অডিয়েন্সগুলো দেখাচ্ছে ঠিক আছে যেমন এখানে ডক তারপরে দেখেন ডক রিলেটেড অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু এখানে চলে আসছে দেখেন অনেক যেগুলো মানুষ ডক রিলেটেড ফটোতে ইউজ করে থাকে দেখছেন এরকম অনেক ভালো ভালো কিন্তু হ্যাশট্যাগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এখানে খুব একটা দিতে হয় না মাত্র পঁচিশটা ইউজ করলে অ্যানাফ এখান থেকে আপনি যেগুলোতে দেখবেন মানুষ খুবই বেশি ইউজার আছে এখানে ওইগুলো আপনারা আপনাদের পোস্টে দেওয়ার ট্রাই করবেন তো এখানে দেখছেন অনেকগুলো কিন্তু বের হয়ে আসছে তো এই একটা সিস্টেম গেল আমরা ফটো দিয়ে দেখলাম এবার যদি আমরা ধরেন আমি ফটো চাচ্ছি না ওকে এক সেকেন্ড ওকে আমি ধরেন আমি এক কিওয়ার্ড দিয়ে দেখতে চাচ্ছি হ্যাঁ তাহলেও হবে যেমন এখানে লিখতে পারেন ক্যাট ক্যাট দিয়ে আপনি যদি জেনারেট করেন তাহলে কিন্তু ক্যাটের যত হ্যাশট্যাগ আছে সবগুলো কিন্তু চলে আসতেছে দেখেন একদম ইজিভাবে কিন্তু চলে আসতেছে আপনি কতগুলো মানুষ আছে এটাও কিন্তু আপনারা ইজিভাবে দেখতে পাচ্ছেন অনেক হ্যাশট্যাগ টুলস আছে যেখানে এগুলো হাইড করা থাকে মানে প্রিমিয়াম প্যাকেজ ছাড়া এগুলো শো করায় না আর কি কিন্তু এখানে কিন্তু সব ইজিভাবে আপনি এগুলো কালেক্ট করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এইগুলো থেকে যদি আপনি আপনার পোস্টে হ্যাশট্যাগুলো দেন ধরেন আমার এই একটা হ্যাশট্যাগ আমার ভালো লাগছে ধরেন ক্যাট এটা আমি দিতে চাই এখানে টিক করব এক এবং ক্যাটস এটাতেও করবো ধরেন এটাতে করব এটাতে করব ধরেন এখানে আপনি টোটাল পঁচিশটা এইভাবে কালেক্ট করতে পারেন টপ টপ হ্যাঁ করে এখানে দেখেন জেনারেট হচ্ছে কিন্তু ওকে হ্যাশট্যাগুলো জেনারেট হচ্ছে আপনি যখন একটা পোস্ট করবেন ধরেন একটা পোস্ট করবেন তখন কিন্তু এই এটা কপি করে আপনারা ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের পোস্টে দিয়ে দিতে পারবেন তাহলে কি হবে আপনার ইনস্টাগ্রামের পোস্টটা অনেক মানুষের কাছে ছড়িয়ে পড়বে এবং ওইখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে ফলো পাবেন মানে ফলো পাবেন আর কি যারা আপনাকে ফলো করবে তো এই একটা সিস্টেম গেল এবং যদি আপনি ক্যাটাগরি ওয়াইজ বা যদি নির্দিষ্ট টপিকের উপর সার্চ করেন সেটাও কিন্তু পাওয়া যায় এখান থেকে ইজিভাবে তো সেটা কিভাবে আমরা একটু এখানে রিপ্লেস করে নিই প্রথম দিকে হ্যাঁ ওকে রিপ্লেস করে নিই তাহলে আমি আরেকটা সিস্টেম দেখা দিই ওকে একটু ব্যাক করি ওকে এটা আমি কেটে দিলাম আবার দেখেন প্রথম থেকে আমি আসি ধরেন এখানে আসলাম নিচের দিকে আমরা দেখেন ক্যাটাগরি বয়েস কিন্তু মানে টপিক টপিকের উপর ভিত্তি করে কিন্তু আমরা হ্যাশট্যাগুলো বের করতে পারবো এখানে তারা টপ টপ মানে তিরিশটা করে টপ যে ইয়ে আছে হ্যাশট্যাগুলো আছে সেগুলো কিন্তু তারা কালেক্ট করে রাখছে বা এক জায়গায় রাখছে যেমন এখানে কি ট্রাভেল ট্রাভেল রিলেটেড মানে ট্রাভেল রিলেটেড যত ট্যাগ আছে হ্যাশট্যাগ আছে তারা এখানে সাজেস্ট করতে আছে তিরিশটা টপ টপ ট্রাভেল রিলেটেড হ্যাশট্যাগুলো এখানে দিয়ে রাখছে আপনি একটা ক্লিক করে কিন্তু সবগুলো কপি করে আপনার ইনস্টাগ্রামের পোস্টগুলো করে ফেলতে পারবেন এটা আরও সহজ তারা এটা জেনারেট করে রাখছে জাস্ট ট্যাম্পলেট হিসাবে ওকে এগুলো কিন্তু নিয়ে নিয়ে কাজ করা যায় এবার দেখেন ফুড ফুড রিলেটেড যদি কেউ কাজ করতে চায় তাহলে কিন্তু এখানে ফুড রিলেটেড যে হ্যাশট্যাগুলো আছে টপ টপ সেই হ্যাশট্যাগুলো কিন্তু এখানে আছে এবং দেখেন এখানে আরও অনেকগুলো আছে ফিটনেস আছে ফটোগ্রাফি আছে ফ্যাশন আছে তারপরে আরও দেখতে চাইলে আরও মানে মরে যাবেন এবং উগা আছে জিম আছে ফানি ভিডিও বা ফানি রিলেটেড আছে ডগ রিলেটেড আছে ক্যাট রিলেটেড আছে আরও দেখতে চাইলে আরও নিচের দিকে আসেন বার্থডে রিলেটেড আপনি এখানে টপিক উপর ভিত্তি করে বা ক্যাটাগরির উপর ভিত্তি করে কিন্তু হ্যাশট্যাগুলো জেনারেট করতে পারেন একদম ইজি মেথড যে কেউ এখানে এটা করতে পারবে আর এটা হচ্ছে সবথেকে ভালো একটা হ্যাশট্যাগ জেনারেটার টুলস বলতে পারেন সব থেকে ভালো সব ধরনের টপিক কিন্তু এখানে আছে এগুলো কিন্তু যে কেউ বা যা মানে আপনার নিজস্ব অ্যাকাউন্ট হোক অথবা পার্সোনাল অ্যাকাউন্ট মানে পার্সোনাল অ্যাকাউন্ট হোক অথবা বাইরের অ্যাকাউন্ট হোক এগুলো হ্যাশট্যাগ কিন্তু ইউজ করতে পারবেন ইজিভাবে আর এখানে কোনো সমস্যা নেই আপনি দেখেন এরকম অনেক ক্যাটাগরি পাবেন যারা এই এইগুলো ওরা তৈরি করে রাখছে ঠিক আছে সহজ করার জন্য তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন ওকে আমি আর দেখাচ্ছি না তো আশা করি এইভাবে কাজগুলো করতে পারবেন এটার নামটা অবশ্যই মনে রাখবেন ইনফ্ল্যাক্ট ডট কম তো এটা হচ্ছে সব থেকে ভালো একটা টুলস বলতে পারেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের জন্য তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ